সুমন অনেকটাই হাঁপিয়ে গেছে শ্যুট করতে করতে এখন আমরা তিরিশ সেকেন্ডও শ্যুট করিনি এক এখানে আসলি এক এখানে আসলি এখান থেকে hello everyone welcome back to my channel তো আজকে একটা ব্লগ নিয়ে এসেছি for the first time in my main channel তোমরা হয়তো অলরেডি ভিডিওগুলো ডান্স ভিডিওসগুলো আউটডোর শ্যুটে যেগুলো করেছি সেগুলো দেখে নিয়েছো already and if you have liked it তোমাদের মাথায় অনেক প্রশ্ন আসতে পারে যে লোকেশন কোথায় কবে শ্যুট করলাম এভরিথিং সো কারেন্টলি আমার মাই হলিডেজ উইন্টার ভ্যাকেশন চলছে বাট যখন তোমরা ব্লগটা দেখছো মানে অলরেডি অনেক দিন হয়তো হয়ে গেছে ডান্স ভিডিওসও চলে এসেছে বাট আই বিলিভ যে আমার কিছু লোককে ভার্বালি থ্যাংকস না জানালেই নয় ফার্স্টলি হচ্ছে সুমন তাকে তো তোমরা প্রচুর দেখেছো আমার ব্লগে ভিডিওসে এভরিওয়্যার আমার প্রচুর শ্যুট ও করেছে তো তার থ্রু দিয়েই I got to know about a place ওরই একজন বন্ধুর বাড়ি সেটা হচ্ছে রানী রাসমণির বাড়ি যেটা কিনা যানবাজারে তো সেখানেই আমরা ওর থ্রু দিয়েই যাই এবং ওখানে ওটা একজনের বাড়ি definitely and I am really thankful to Shantan দা এবং তার ওয়াইফ এবং প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার্স বিকজ ওর পুরো দিনটা মানে পুরো বাড়িতে অত্যাচার হয়েছে নাচ করা এদিক ওদিক শ্যুট করে বেড়ানো সো স্পেশাল থ্যাংকস টু সায়ন্তনদা এবং বৌদি তার সাথে তাদের যে পুরো টিমটা ছিল আরও অনেকে ছিল স্পেশালি আমার যে কেহনাহি আর যে ডান্স ভিডিওটার লাস্ট পার্টটা তোমরা দেখবে যেটা ওখানে পুরো গিম্বেলে শ্যুট করা যেটা ব্লগেও আমি দেখতে পাবে তোমরা তো ওটা বিক্রম করেছে তো থ্যাংকস টু বিক্রম এত সুন্দর ক্যামেরা করেছে I am really grateful to them আর মানে এই ভিডিওটার পিছনে না অনেক লোকের হাত রয়েছে তো প্রত্যেকে ছোটোখাটোভাবে ইনপুট দিয়েছে অরিজিৎ ছিল পূজা ছিল যেটি মানে সুমনের ওয়াইফ তো মানে কি বলবো পুরো দিনটা ওদের ছাড়া এই পুরো ভিডিওটা সাকসেসফুল ডেফিনেটলি হতো না so thank you so much আর তোমরা এবার ব্লগটা এনজয় করো অনেক বক বক করে ফেললাম ব্লগটা পুরো এনজয় করো because it's been a long time যে আমরা এতদিন পর একটা আউটডোরে শ্যুট করলাম একটা স্পেশাল ওয়েতে সো চলো দেখে নাও এখন বাজে সকাল সাড়ে আটটা নটা হবে তো আমরা কোনো রকমে ঘুম থেকে উঠে অল্প কিছু ব্রেকফাস্ট করে রেডি হয়ে চলে এসেছি লোকেশনে অ্যান্ড দেখতেই পাচ্ছ আমি অলরেডি ফার্স্ট ডান্সে কস্টিউমটা পরে রয়েছি ভেবেছিলাম যে একটু লাইট কিছু পরবো যাতে অত চেঞ্জ করার ব্যাপার না থাকে and yes see this cute cat মানে ভীষণ কিউট ওরা দুজনে একদম একজন পুরো ব্ল্যাক একজন পুরো হোয়াইট এখন আমরা লোকেশন চয়েস করতে যাচ্ছি যে আজকে শ্যুটটা কোথায় করব তো তোমাদের তো বলাই হয়নি আমরা কোথায় এসেছি তো এটা এটা হচ্ছে অ্যাকচুয়ালি রানবাজারে রানী রানসমণির বাড়ি অ্যান্ড দেখো জায়গাটা জাস্ট এটা পুরো পুরনো সেই রাজবাড়ি অ্যান্ড আমরা আজকে এখানেই শ্যুট করব তো আমরা জাস্ট এখন লোকেশন খুঁজছি যে এক্স্যাক্টলি কোথায় করা যায় তো অনেকগুলো লোকেশন আছে তো সেখান মধ্যে থেকেই খুঁজে খুঁজে ঘুরে ঘুরে এখানে একটা ভালো লোকেশন পেয়েছি আমরা দেখা যাক একটা পার্ট ধর এক মিনিট এখানে আসবি এক মিনিট এখানে আসলে এখান থেকে ক্যামেরা বসিয়ে টাইপ করে দেবো গ্লিটারিং দক্ষিণেশ্বর টেমপ্লেট তো এরা অ্যাকচুয়ালি দক্ষিণেশ্বর টেমপ্লেটের ট্রাস্টি অ্যান্ড এই যে লোকমাতা রানী রাসমণির ছবি বাড়িটা দেখতেই পাচ্ছ তোমরা জাস্ট অসম দেখে বলে জুতো পরে চলে আসবো জাস্ট দেখো জাস্ট দেখো সামথিং সত্যি অন্যরকম ঠিক আছে বাহ দালান রয়েছে প্রচুর প্রচুর ভিন্টেজ জিনিসপত্র মানে জাস্ট অসাম যাকে বলে এখানে একটা ভালো লোকেশন পেয়েছি আমরা এখনও শেষ হয়নি আরও জায়গা আছে আমরা যাচ্ছি আমি বাড়িটা একটা জাস্ট ভুল ভুলিয়ার মতো কোথা থেকে কোথায় যাচ্ছি বুঝতে পারছি না বাট যাচ্ছি এটা মার্বেল করা মানে অনেক অনেক পুরনো অনেক দরজাগুলোর সাইজ দেখো ইট ইস ডাবল তো এখানে আমাদের একটা বডিগার্ড আছে ওর নাম মন্টি হাই মন্টি মন্টি ছাড়া দিচ্ছি না তো মন্টি মন্টি ঘন্টু ঘন্টু ঘন্টু হ্যাঁ, ঘন্টু আচ্ছা এখান থেকে এইটা নিচে দেখছো এখানে হয়তো যাবো আমরা একটু পর এটা হচ্ছে ঠাকুর দালান বা যেখানে পুজো হয় এক্স্যাক্টলি আর এইটা এই বড় জানলাটা দেখতে পাচ্ছ এখানটা হচ্ছে এক্স্যাক্টলি তো আগেকার দিনে মেয়েরা এখানে দাঁড়িয়ে পুজো দেখতো Thank you. অনেকটাই হাঁপিয়ে গেছে শ্যুট করতে করতে এখন আমরা তিরিশ সেকেন্ডও শ্যুট করিনি এখনও দেড় মিনিট বাকি গানটা ঠিক আছে তো এখন আমাদের গিমবেলও চলে এসছে এখানে গিমবেলটা সেট করছে বাকিটা গিমবেলেই হবে তো একটু আগে আমরা নিচে ব্যালকনিতে করছিলাম এই সাইডে পূজা বসে আছে পূজা দুঃখ করছে কারণ পূজার এখনও একটু শ্যুট করা হয়নি পূজা ভাবছে কখন সাজবে সুমন একটু শ্যুট করে দেবে পুরো ভালো করে প্র্যাকটিস করো না একবারে যাবে কিন্তু বারবার নেওয়া যাবে না অনেক টাইম পেরিয়ে যাচ্ছে ঠিক আছে অনেকে আছে আজকে লাইনে তো আমি সেকেন্ড ডান্সের জন্য রেডি হয়ে গেছি এখন আমি আলতা পড়ছি মাঝখানে আমরা একটু খেলাম আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি বাড়ি থেকে আমি একটু খাবার এনেছিলাম ফ্রাইড রাইস তো ওটাও খেয়ে নিলাম কারণ আমাকে এখন টাইমলি খেতে হচ্ছে অ্যান্ড টাইমলি ওষুধ চলছে ওষুধ খেয়েছো হ্যাঁ, হ্যাঁ ওষুধও খেয়ে নিয়েছি তো এর মাঝখানেই কিন্তু যাই হোক সব কিছুর মাঝখানেই রয়েছে এবং যেহেতু আমাদের ভালো লাগে এবং প্ল্যান আছে সব রকম যে ইউটিলাইজ করব আমাদের এই ছুটিটাকে খুব ভালোভাবে শরীরটা খুব খারাপ কারণে অনেকগুলো জিনিসই মিস হয়েছে বলবো না মিস হয়নি বাট যেটুকু সময় পাচ্ছি আমরা করছি এবং আপকামিং ডেজে অনেক অনেক অনেক ভালো ভালো ভিডিও আসতে চলেছে দুটো চ্যানেলেই তো স্টে টিউন তো আমাদের এখন সেকেন্ড ডান্স শ্যুট চলছে দেখতে পাচ্ছ ওখানে অন্তরার নাচ চলছে এদিকে পুরো সেট রয়েছে সুমন ক্যামেরা করছে লোকেশন অসম যাকে বলে রাজবাড়ি আমাদের আমার সেকেন্ড ডান্সটা অলমোস্ট কমপ্লিট আমরা একটু টুকটাক খাচ্ছি তো আরেকজনের শ্যুট হচ্ছে এখানে প্লেসটা তোমরা জাস্ট দেখো ইটস অ্যামেজিং শুয়ে পড়েছে কেন কত হেঁটেছ আজকে ঝাড়টা আলোটা বসে ওকে তো আমাদের শ্যুট কমপ্লিট এই ব্যাকগ্রাউন্ডটাতে জাস্ট অ্যামেজিং অ্যামেজিং পিকচার্স আছে আর এই যে এইখানে সিনেমাটোগ্রাফার জাস্ট uh, uh, হাড় মাংস জ্বালিয়ে খেয়েছে সবার কটা শট নিয়েছে এক একটা অ্যাসিস্ট্যান্টের খুব হ্যাঁ। দুঃখ ওর শ্যুটটা আজকে হয়নি ও শ্যুটটা কালকে হবে হ্যাঁ কারণ ওনার বর এত এত বেশি শটে মানে পাংচুয়াল আচ্ছা, ও আজকে একটা দুটো চারটে চার ওয়াও তো 12টা থেকে হ্যাঁ হ্যাঁ সুপার ফাস্ট আজকে মানে আজকে ওকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে আজকে অ্যাকচুয়ালি ও ফাস্ট কাজ করেছে অনেক <laughs> হ্যাঁ চলো এখানে ব্লগটা এন্ড করছি দেখা হবে নেক্সট ব্লগে আর এই যে অরিজিৎ টাটা করো টাটা আমরা আবার আসছি পরের ব্লগে আজকের মতো এখানেই টাটা অ্যান্ড ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবে ইয়েস